ওকে আপনারা যারা গত পর্বে ক্লাসটা দেখছিলেন এবং যারা লাইভ স্ট্রিম করতে প্রবলেম হচ্ছিল ওই সফটওয়্যারটা মানে গো স্ট্রিমে একটু প্রবলেম হবে কারণ হচ্ছে আপনি যদি বিপিএন না দরিয়ে লাইভ স্ট্রিম করেন তাহলে কিন্তু আপনাদের না দরিয়ে করলে কিন্তু আপনি ওয়েবসাইটে ঢুকতে পারবেন না দেন কোনো কোনো অপশন কিন্তু মিসিং থাকবে আমার মনে হচ্ছে আপনারা ওই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছেন অথবা কারো ক্ষেত্রে পেজ আসতে নাও পারে কারো ক্ষেত্রে ফেসবুক কানেক্ট নাও করা যেতে পারে আর তো এরকম প্রবলেম হতে পারে সেজন্য আমি আজকে আরেকটা এই বিষয়টারই সলভ হিসেবে আমি আজকে ফেসবুকে ওইভাবে লাইভে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে না যেয়েই সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে আমি লাইভ স্ট্রিম করে দেখাবো ঠিক আছে তো চলুন আমরা দেখি কিভাবে করা যায় তো আমরা চলে যাব হচ্ছে আপনারা ফার্স্ট টাইম চলে আসবেন হচ্ছে ক্রিয়েটর স্টুডিও কারণ আমাদের যারা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চায় তারা ডাইরেক্ট এইভাবে মানে ফেসবুক পেজের থেকে যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না ঠিক আছে যদি সরাসরি এই ফেসবুকের পেজের যে ওয়ালেট আছে সেখান থেকে যদি আপনি পোস্ট করেন তাহলে ইনকাম করা যায় না তাহলে এটা কোথা থেকে ইনকাম করা যায় ইনকাম করা যায় হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও থেকে মূলত পাবলিশ করতে হবে এখান থেকে যদি আপনি পাবলিশ করেন কোনো কিন্তু লাভ নাই তো আমি এখান থেকে লেখবো হচ্ছে creator creator Facebook Facebook facebook creator studio এটা লেখার পরই একটা প্রথমে একটা আপনি ফেসবুকের একটা লিঙ্ক পাবেন এখানে আপনি ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর একটু সময় লাগবে তো এখান থেকে মূলত আমাদের সমস্ত কিছু করতে হবে ভিডিওগুলো পাবলিশ করতে হবে তো দেখেন কোনো কোনো মানে দিয়ে ডাইরেক্ট এখানে আমরা সব কিছুই আমরা দেখছি গত পর্বে তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে live upload video okay upload video তো আমি আপলোড ভিডিও ক্লিক করব এখান থেকে আপনি সিঙ্গেল ভিডিওটা সিলেক্ট করে মানে ক্লিক করবেন তো আমি সিঙ্গেল ভিডিওটা ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমাদের ভিডিওটা চাবে যে ভিডিওটা আপনি লাইভ স্ট্রিম করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে আমি ভিডিওটা দিয়ে দিলাম তো এবার আপনি কোন পেজের ভিতর করতে চাচ্ছেন আমি করতে চাচ্ছি হচ্ছে নিউ লাইফ লার্নিং ওকে আমার ওকে আমি নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের মধ্যে এটা করতে চাচ্ছি তাহলে আমাদের পেজে মানে আমাদের ইনস্টিটিউট পেজের ভিতর করতে চাচ্ছি তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবার এখানে মোটামুটি এটা আপলোডিং হচ্ছে কিছুটা সময় লাগবে তো এখান থেকে আমি ভিডিওর টাইটেলটা দিয়ে দেই যে এখানে ওকে আমি সম্পূর্ণ ভিডিওর টাইটেলটা কপি করলাম কপি করে এই ভিডিওর উপরে টাইটেলে আমি দিয়ে দিলাম দেন নিচে এটা একটু আপলোড হতে থাকুক তখন আমরা অপেক্ষা করি ওকে আমাদের একটু আমি যেটা করবো এবার এখান থেকে উপরের থেকে আমি শুধু উপরে এইটুকু দিয়ে দিলাম ঠিক আছে আমার ইংলিশ টাইটেলটুকু দিয়ে দিলাম নিচে আমি দিয়ে দিলাম বাংলাটা ওকে আপনার মনের মতো করে দিয়ে দিবেন ইচ্ছা মতো আমি ইংলিশটা উপরে দিয়ে দিলাম আমার এটা লাগবে না আপাতত তো আমি নিচে দিয়ে দিব হচ্ছে বাংলাটা এটা হচ্ছে বাংলাটা দিয়ে দেওয়ার পর কীভাবে মার্কেট প্লেস বাইরে থেকে ক্লায়েন্ট পাবেন দেওয়ার পর আমি এখান থেকে যেটা করব আমি এখান থেকে কিছু ট্যাগ দিয়ে দিব ওকে হ্যাশট্যাগ দিয়ে দিব যে আর্ন যেমন এখানে একটা দিছি সরি সত্তর হাজার ভিডিও ওকে হ্যাশট্যাগের মাধ্যমে আছে আমাদের কাজ তো আমি এই এই হ্যাশট্যাগটা আমি এখানে দিয়ে দিব মানে আপনারাও দিয়ে দিবেন ডেসক্রিপশনে দুই একটা হ্যাশট্যাগ ইউজ করবেন তাহলে ভিডিওগুলো কাজে লাগবে আর কি যে দেখছেন এই আর্নমানির এই হ্যাশট্যাগের ভিতরে এতগুলো পোস্টিং আছে মানে এতগুলো মানুষ আছে আর কি তো আপনি এখান থেকে দিয়ে দিলেন আনমানি তারপরে আমি দিয়ে দিলাম make money make money money online দেখি অনলাইন আসে কিনা হ্যাঁ ম্যাক মানি অনলাইন আসছে তো তারপরে করলো দিব হচ্ছে digital marketing digital marketing marketing strategy okay তারপরে অনলাইন কোর্স আরেকটা দিয়ে দিই চারটা দিয়ে দিই আমি বেশি দিব না online sorry course online course okay তো আমার মোটামুটি হয়ে গেছে এখান থেকে আমি একটা টাইটেল দিলাম একটা ডেসক্রিপশন দিলাম দেওয়ার পরে এবার আপনি যেটা করবেন এখান থেকে নিচে দেখেন শো মোর লেখা আছে আমি এখানে ক্লিক করব এবং এখানে ট্যাগটা ওপেন করে দেবো তো রিলিভেন্ট ট্যাগ হিসেবে আপনি এখান থেকে ফাইন্ড আউট করে দিতে পারেন যেমন আমি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করে দিতে পারি যেমন digital marketing digital digital marketing marketing digital marketing দিয়ে দিতে পারেন এখানে হ্যাশট্যাগ ইউজ না করাই বেটার হবে আপনি ডাইরেক্ট হ্যাশট্যাগ না ইউজ করে ডাইরেক্ট আপনি ই e দিয়ে দিতে পারেন ঠিক আছে ডাইরেক্ট লেখাতে দিতে পারেন যেমন আর্ন মানি আমি উপরেরটা কপি করে নিয়ে আসি earn money okay earn money online okay কারণ হচ্ছে আপনি এখানে না দিলে কিছু যায় আসে না এটা হুবহুব থাকলে হবে আপনি চাইলে হ্যাশট্যাগ দাও দিতে পারেন এইভাবে দিতে পারেন কোনো প্রবলেম হবে না তো আমি দুইটাই যতটুকু আছে মোটামুটি আপনি অনেকগুলো ইউজ করবেন আমি মোটামুটি কয়েকটা ইউজ করি আপনাদের বোঝার স্বার্থে এটাই কোনো ম্যাটার করে না ঠিক আছে এখানে অনেকে আছে যারা হ্যাশট্যাগ ইউজ করে আবার অনেকে আছে হচ্ছে এইভাবে দেয় কিন্তু সেমই হইল কোনো সমস্যা নাই অনলাইন কোর্স তো অনেক অনেক ভালো ভালো আমি জায়গায় দেখছি আমি এ বিষয় না রিসার্চ করার পর তারা এইভাবে ইউজ করছে দেন এইভাবে ইউজ করছে তাহলে দুইটাতে পারফেক্ট হবে তো আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের মোটামুটি এখানে কমপ্লিট আমাদের ভিডিওটা পাবলিশ মানে আপলোড হয়ে গেছে এবার এখান থেকে আপনি এখানে দেখেন কিছু ই আছে থামলেন আছে ওরা নিচ থেকে সিলেক্ট করছে আমি চাচ্ছি যে কাস্টম থামলেন দিতে আমি এখান থেকে দেখেন আপলোড ইমেজ এখানে ক্লিক করব আপলোড এখান থেকে আপলোড করে দিব আপলোড ইমেজ আমার এখান থেকে আপলোড করার জন্য আমার কম্পিউটার থেকে আমার এই ফাইলটা দিয়ে দিলাম তো এবার আমার কাস্টম একটা থামলেন দিয়ে দিলাম আমার ইউটিউবের থামলেনটাই কিন্তু এখানে হয়ে গেল তো আমি এবার নেক্সট করে ফেলবো আমি নেক্সট করে ফেলি এখানে যেরকম আছে বাই ফলে এরকমই থাক নেক্সট করবেন এবার আসি হচ্ছে এখানে তো এখানে allow the post others page okay সমস্যা নাই হতেই পারে যদি আপনি চান এটার মাধ্যমে আপনি অন্য একটা পেজেও একসাথে কাজ করবেন তাহলে সেটাও এখান থেকে সিলেক্ট করে দেবেন এটা আমাদের লাগবে না অ্যাট দ্য প্লে লিস্ট আপনার যদি প্লে লিস্ট থাকে আপনি চান যে একটা রুম তৈরি করবেন সেই রুমের মধ্যে আপনার এই ধরনের যেমন আর্ন মানি অনলাইন অথবা অনলাইন থেকে ইনকামের ভিডিওগুলো একটা প্লে লিস্টে রাখবেন যেমন একটা হচ্ছে কন্টেনার তৈরি করা মানে একটা বুকের একটা মানে জায়গা তৈরি করা যে এই মানে এই জায়গাতে এইগুলা থাকবে অন্য জায়গাতে অন্য কিছু থাকবে এরকম কিছু একটা তো আপনি এখানে যদি চান যে ইউটিউবের ভিডিওগুলো প্লে লিস্ট করবেন তাহলে ইউটিউবের ভিডিওগুলো এক জায়গায় থাকবে ফাইবার টিপসের জায়গায় ফাইবার টিপস থাকবে অন্য কোনো ভিডিও এখানে যাবে না শুধু ওই রিলেটেড ভিডিও যাবে তো আপনি চাইলে নতুন করে একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন এখান থেকে লেখা আছে create a new playlist এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর একটা নাম দিয়ে দিবেন যেমন ধরেন আমি এখান থেকে দিয়ে দিব অনলাইন কোর্স ওকে একটা এমনি নাম দিয়ে দিলাম অনলাইন কোর্স দিয়ে আপনি ক্রিয়েট করে ফেললেন তো দেখেন এবার আমি যদি এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করি অনলাইন কোর্স তাহলে এই প্লে লিস্টের আন্ডারে এই ভিডিওটা চাবে ট্র্যাকিং ট্র্যাকিং আপনি চাইলে করতে পারেন ঠিক আছে ক্যাটাগরি অনুযায়ী তো আমি এখানে দিতে পারি না দিলে কিছু যায় আসে না এটা অপশনাল তো এটা দেওয়া দরকার নাই আপাতত আপনি উপর দিকে যাসেন এখানে দেখেন শো ফিট শো ফিট এখানে কোথায় কোথায় শো করবে সেটা এখান থেকে বলে দিবেন আর এখান থেকে এটা ই করে দিয়েন ওকে ডিস্টেন্স অন করে দিয়েন ওকে মোটামুটি ঠিক আছে এখানে তিনটে দিয়ে রাখবেন এখানে কোন কোন জায়গায় চলবে শো ইন দ্য ফিট মানে আপনার যে ফেসবুকে ফিট আছে ওইখানে চলবে শো দ্য ওয়াস এবং ফেসবুকের যে প্রিমিয়াম জায়গা আছে ওয়াস মানে ভিডিও দেখার জায়গা সেখানে শো করবে এবং অ্যালাউ আর কিছু আছে তো আমরা যেটা করব আমাদের দরকার হচ্ছে লাইভ স্ট্রিম তো এখানে দেখেন তিনটা চারটা জানিস জিনিস আছে মানে চারটা বিষয় আছে যেমন প্রিমিয়াম শিডিউল আর হচ্ছে সেভ অ্যান্ড ডাফ আপনি যদি সেভ অ্যান্ড ডাফ করেন তাহলে এখন ভিডিওটা আমি চাচ্ছি যে পাবলিশ করবো না অন্য একটা সময় পাবলিশ করবো দেন আমি ডাপটে রেখে দিব তো এটা হচ্ছে ওই যে আমরা যেমন ইউটিউবে যখন ভিডিও আপলোড করি আমরা ওইখানে পাবলিশ করি না সেটা আনলিস্ট করে রাখি অথবা কী করি প্রাইভেট করে রাখি ঠিক আছে অথবা ডাপটে রাইকে দিই ওইরকম কিছু একটা আপনি এখান থেকে করে নিতে পারেন আর হলো শিডিউল ধরেন আমি একটা নির্দিষ্ট সময়ে আমি এটা শিডিউল করে দিতে পারবো যে অমুক তারিখে শিডিউল হবে তো এখানে প্রিমিয়াম প্রিমিয়াম আছে আপনি প্রিমিয়াম হচ্ছে হচ্ছে লাইভ স্ট্রিম ওকে আপনি একটা সময় দিয়ে দিবেন ওই সময়ের মধ্যে এই ভিডিওটা এখানে লাইভ স্ট্রিম চলবে ধরেন আজকে হচ্ছে আঠারো তারিখ আঠারো তারিখ কতটা থেকে কতটা পর্যন্ত চলবে এই ভিডিওটা সকাল সাতটার সময় লাইভ স্ট্রিম হবে আঠারো তারিখে সকাল সাতটায় লাইভ স্ট্রিম হবে আপনি চাইলে সময় বাড়ায় নিতে পারেন কমায় নিতে পারেন আপনি দশ মিনিট পরেও কিন্তু এই ভিডিওটা লাইভ স্ট্রিম করতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে দেখাই আপনি যদি এখানে সাতটা আছে আপনি zero six zero five zero five দিতে পারেন তার মানে হচ্ছে এখন কয়টা বাজে চারটা ওকে আর এখানে চাইলে আপনি আপনি চারটাই দিয়ে দিই আমি চারটা এখন বাজে চারটা চার ওকে চারটা চার এখন চারটা চার বাজে এখনও পাবলিশ হবে এখানে না হবে না এখানে বলতেছে সর্বনিম্ন পনেরো মিনিট দিতে হবে দেখছেন বলে দিস ওকে আমি পনেরো মিনিটই দিই এখন তাহলে বিশ সিলেক্ট করে দিই তাহলে বিশে বিশে মূলত ই হবে জি টু নাই নাই ওকে এবার হয়ে গেছে আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো আমরা ক্যাটাগরি এটা কোন ক্যাটাগরিতে যাবে আপনি এখান থেকে অনেক ধরনের ক্যাটাগরি পাবেন আমি একটু দেখি আমাদের কোন ক্যাটাগরিটার সাথে যায় নেটওয়ার্কিং মিউজিক এখানে আমাদের কোনো ক্যাটাগরিতে চাইতেছে না আমরা একটা ক্যাটাগরিতে দিয়ে দেওয়া উচিত live part relation spot networking okay networking দিয়ে দিলাম আমার যেহেতু যায় না আপনি একটা যে কোনো একটা ভালো লাগলে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমি এটা দিয়ে দেওয়ার পর আমি এবার ক্রিয়েট করে ফেলবো ক্রিয়েট তো ক্রিয়েট করে ফেললে আপনার ভিডিওটা মোটামুটি কমপ্লিটলি রেডি হয়ে যাবে আমাদের ভিডিওটা রেডি হচ্ছে ওকে প্রসেসিং চলতেছে একটু দেখেন এখানে ঘুরতেছে তো মানে লোড হচ্ছে আর কি আপলোড হচ্ছে তো দেখেন এবার আমাদের এটা প্রিমিয়াম হয়ে গেছে আমরা কিছুক্ষণ মানে আধা ঘন্টা পরে আপনি দেখতে পারবেন এটা কিভাবে লাইভ হয় তো আমি দেখি একটু আমার ভিডিওটা হয়েছে কি না অল ভিডিও এটা পাবলিশ হয়েছে প্রো পাবলিশ ওকে আমি একটু রিপ্লেস করি এখনও যেহেতু হচ্ছে না দেখি এখান থেকে ওকে প্রিমিয়াম ওকে এটা হয়ে গেছে আমি এর আগে অনেকগুলো করছি এটা শিডিউল করা হয়ে গেছে তো আপনি এটা ইভেন্টও চলবে যারা এই পেজের ভিতরে নোটিফিকেশন করা আছে তাদের ইয়েতে শো করবে অটোমেটিকলি তারা যখন ভিডিওটা তার নিউজ প্যাডে শো করবে যখন তারা আমার যেহেতু আমার সাবস্ক্রাইবার মানে তো আমার এখানে যা এটা ইভেন্ট করার কারণ হচ্ছে এখানে event and premium live stream দুইটা চলবে কারণ আমার পেজে ফলোয়ার আছে প্রায় উনত্রিশ হাজার প্লাস মেবি হ্যাঁ উনত্রিশ হাজার প্লাস ফলোয়ার আছে তো যেহেতু এতগুলো মানুষের কাছে নোটিফিকেশান গেলে এখান থেকে এমনিতেই দেখেন একটা ভিডিও চাললে মোটামুটি আমি কী বলবো মোটামুটি ভালোই হয় আগে খুবই বেশি হতো কারণ হচ্ছে ইদানিং আমরা এগুলো খুবই মানে ভিডিও পেজে খুব কাজ কম করে থাকি আমরা মূলত ইউটিউব অ্যান্ড ফোকাস করছি তো এখানে দেখেন ভালোই ই হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম এঙ্গেজমেন্ট হচ্ছে তো ওদের কাছে চলে গেলে মোটামুটি কিন্তু ভালো একটা আমরা ভিউ পেতে পারি তো যাই হোক এভাবে আপনাকে আপনাদেরকে লাইভ স্ট্রিম করতে হবে আমি আবার অল ভিডিওতে যাই দেখি আমাদের ভিডিওটা কি এখনও শো করে কিনা লাইভ স্ট্রিম ওকে এখন শো করে নাই ওকে সমস্যা নাই এটা অল্প কিছুক্ষণের মধ্যে আপনি নোটিফিকেশন যেহেতু আসছে আপনি দেখতে পারবেন যে এটা ডাইরেক্টলি ই হচ্ছে আর কি প্রিমিয়াম হয়ে আপনার এখানে ভিডিওটা যখন পাবলিশ হবে তখন আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে আর এখানে লেখা আসবে লাইভ প্রিমিয়াম লাইভ ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এভাবে কাজ করলে আপনার লাইভটা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ